সিম্পল হারমোনিক মোশন এইটার ধারণা এর প্রথম প্রাথমিক যে দিকগুলো আছে সেইগুলো আমরা একটুখানি আজকে আলোচনা করব ধারণার গঠনটা ফার্স্ট আমরা আলোচনা করি তো সেটাতে হচ্ছে কি ফার্স্ট অফ অল একটা পর্যাবৃত্ত গতি নিয়ে আমরা আলোচনা করছি যার কতগুলো স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে সরল দুলগতি বা সিম্পল হারমোনিক মোশন তো তার ক্যারেক্টারিস্টিক্সগুলো কি প্রথম হচ্ছে যে এটা একটা পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত বা পিরিয়ডিক যেটা হচ্ছে actually which actually repeats periodic motion একটা মোশন যা নির্দিষ্ট সময় অন্তর রিপিট করে যেমন একটা সরল দোলকের গতি ঘড়ির পেন্ডুলাম তো এরা নির্দিষ্ট সময় অন্তর রিপিট করে তো এইগুলোকে বলা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা পর্যাবৃত্ত গতি আছে যেমন ধরো জোয়ার ভাটা একটা পর্যাবৃত্ত গতি নির্দিষ্ট সময় অন্তর এটা রিপিট করছে বা নির্দিষ্ট সময় অন্তর রিপিট করে এমন যে গতিগুলো আছে সেগুলো হচ্ছে সব পর্যাবৃত্ত গতি যেমন একটা চাকা নির্দিষ্ট সময় অন্তর একবার পূর্ণ পাক খায় তো সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতির উদাহরণ তো এরকম অনেক উদাহরণ আমরা পেতে পারি but so far the simple harmonic motion is concern simple harmonic মোশনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা পর্যাবৃত্ত গতি শুধু নয় এটা একটা সরল রৈখিক গতি ঠিক আছে তো এখানেও একটু আমরা ধারণার আলোচনা করব যে সরল রৈখিক গতি যেমন ধরা যাক যে একটা বল মেঝের উপর দিয়ে গড়িয়ে দেওয়া হলো বলটা চলতে লাগলো আমরা জানি এটা হচ্ছে একটা সরলরৈখিক গতি কিন্তু এই বলটা ফিরে আসছে না তো আমি বল প্রয়োগ করেছি বস্তুর ত্বরণ হয়েছে বা বস্তুর জড়তার পরিবর্তন হয়েছে বস্তু সামনের দিকে যাচ্ছে এবং সেটা অনন্তকাল যাবে যদি নাকি তার উপরে কোনো বাইরে থেকে বল প্রয়োগ না হয় এই হচ্ছে কনসেপ্ট আমরা সরলদলগতির বেলায় বলছি যেটা একটা সরলরৈখিক গতি কিন্তু তা পুনরাবৃত্ত হয় গতিটা অর্থাৎ যার যাতায়াত আছে মানে যেমন ধরা যায় যে এই একটা ঢিল সুতোয় বেঁধে ঝোলানো আছে যে এদিকে যায় তো চলেই যায় না it returns so it come backs to this position it comes back and then again goes to this direction and then again comes to this position আমরা এই পজিশনটাকে যদি বলি যে তার সামাবস্থা অর্থাৎ এই অবস্থাতে সেই ঢিলের ঢিলটা আর কি যদি বাইরে থেকে বাধা প্রয়োগ না করা হয় তাহলে এই সুতোই ঝোলানো যে ঢিলটা আছে যে অবস্থায় সে আর কি স্বাভাবিকভাবে থেকে যেতে পারে সেটা তার সামাবস্থা এবং সামাবস্থার রেসপেক্টে সে এদিক ওদিক দুলছে তো এই যে যাচ্ছে এই রাস্তাটা আমরা বলছি সরলরৈখিক ফিরে আসছে সরলরৈখিক পথে যাচ্ছে সরলরৈখিক পথে যাচ্ছে ফিরে যাচ্ছে সুতরাং সরলরৈখিক পথ মানে শুধুমাত্র চলন হবে সেটা না হতে পারে তো তাহলে কি হবে না সেটা তার যাতা আছে তা নয় যাতা এবং আত যাতায়াত it goes and then returns back and then again goes and then returns back একটা নির্দিষ্ট সময় অন্তর এই পুরো প্রসেসটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে নির্দিষ্ট সময় অন্তর যদি ধরো প্রতি এক সেকেন্ডে এ একবার পুরো যায় আর আসে তাহলে আমি বলতে পারি যে এটা একটা পর্যাবৃত্ত গতি যা নির্দিষ্ট সময় অন্তর রিপিট করছে তাহলে সেটা হলো সরল গতি আরেকটা ক্যারেক্টারিস্টিক্স যে এটা সরল রৈখিক গতি হবে তো এই যে একটা গতি যেটা পর্যাবৃত্ত এবং সরলরৈখিক এর সঙ্গে আমরা আরেকটা ক্যারেক্টারিস্টিক্সকে এর সঙ্গে অ্যাড করতে পারি which is I think very important সেটা হচ্ছে যে এই গতিতে সরণ এবং তরণ পরস্পর সমানুপাতিক কিন্তু বিপরীত মুখে এই বিপরীতটার জন্য এই মাইনাস চিহ্নটাকে ব্যবহার করা হয়েছে বিপরীত মুখে আইডিয়াটা হচ্ছে এরকম স্মরণ হচ্ছে যাত্রা শুরুর বিন্দু থেকে শেষের দিকে যদি আমরা বলি তো আমাদের যাত্রা শুরুর বিন্দু সর্বদাই এটা তো স্মরণ হচ্ছে ধরা যাক যে আমরা একটা যদি আঁকি আলাদা করে সরি এটা একটু সরল রইল না এনিওয়ে এর ধরা যাক ও কোনো এক মুহূর্তে বস্তু এখানে এসছে এটা ধরা যাক এক্স তাহলে we have always to measure সরণ to this direction that is সরণ এক্ষেত্রে আমাকে বলতে হবে যে সরণ হচ্ছে O x not x O and then it to to us suppose y তাহলে সরণ O y and then it returns back to some position P সরণ P not PO O P কারণ যাত্রা শুরু থেকে যাত্রা শেষ এই বিন্দু পি তাহলে স্মরণ হচ্ছে always measured from central or equilibrium point সাম্যাবস্থা থেকে বাইরের দিকে আমি স্মরণ মাপছি clear and then now let us come to তরণের সঙ্গে রিলেশন তরণ কেমন করে কাজ করছে আমরা ওই ফিগারটাকে আরেকবার আঁকবো এখানে অ্যাকচুয়ালি এটা দেখানো জন্য তাহলে তরণ এটা হচ্ছে ও তরণ কিন্তু অলওয়েজ স্মরণ যদি ধরা যাক এক্স এই দিকে কাজ করছে স্মরণ এদিকে সরণ মাপছি তরণ কিন্তু তখন এই দিকে কাজ করছে সো তরণ is always towards centre or equilibrium position তরণ সর্বদাই কেন্দ্রাভিমুখী সরণ সর্বদাই কেন্দ্র থেকে বহির্মুখী এইটা আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে সরি এইটা আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে এই দুটো জিনিস এর বৈশিষ্ট্য তো বৈশিষ্ট্য তো এটা আমরা আগে থেকে ঘোষণা করলাম কিন্তু কিভাবে কতটুকু ঘোষণা আমরা এইভাবে করতে পারি সেটা এটা আর কি জাস্ট কনসেপচুয়াল ধারণা আমরা প্রথমে বিল্ড করবো and then will go to mathematical relation তো গাণিতিকভাবে আমরা এটা প্রমাণ করব কিন্তু বিফোর এবং ধারণাগতভাবেও আরও বিশদে আমরা প্রমাণ করব but before that you can actually think it of চিন্তা করে দেখো যে বস্তুর ওপরে যদি তরণ তরণ তো এইদিকে কাজ করে বলছি আমি তরণ কাজ করা মানে এইদিকে বল কাজ করা দুটো একই গল্প কারণ বল হচ্ছে এম এফ আর কিছু না তরণ যদি এ হয় তাহলে বল হচ্ছে এম এ সুতরাং আমি বলতে পারি বলও কেন্দ্রের দিকে কাজ করছে তো বল যদি কেন্দ্রের দিকে কাজ না করতো অর্থাৎ বস্তু যেদিকে সরল বল যদি সেদিকেই কাজ করতো তাহলে তো it should have gone to through this তাহলে এই পথে সে চলে যেত না কিন্তু সে তো যায় না সে যায় বটে কিন্তু তাকে কেউ আটকায় আটকায় বলেই সে যেতে যেতে কোথাও থামে কে আটকায় তাহলে এর উপর বস্তুর ওপরে ক্রিয়াশীল বল তাকে ওইদিকে যেতে দেয় না তাকে আটকায় এই আটকাতে চেষ্টা করতে করতে একটা সময় সে সফল হয় ধরা যাক এইখানে সে সফল হলো এবার বস্তু ফিরতে থাকে তখনও তার স্মরণ বাইরের দিকে ফেরার সময়ও স্মরণ বাইরের দিকে আমি বলেছি যেমন ধরো ওপি বস্তু ফিরতে শুরু করেছে এখানে এসছে বস্তু ওয়াই থেকে পিতে এসছে বাট স্মরণ ওপি ফোর্স তখন উল্টো দিকে এখন ফোর্স তাহলে কি করছে তাকে ফেভার করছে এখন ফোর্স তাকে এদিকে আসতে সাহায্য করছে আসছে এবং সেইটাতে এসে সে এই কেন্দ্রতে থামছে না এইখানে তার উপরে ত্বরণটা সবচেয়ে বেশি ফলত সে আবার উল্টো দিকে যাওয়ার প্রয়াস করছে কিন্তু যখনই উল্টো দিকে যাওয়ার চেষ্টা সে করছে তখন আবার উল্টো দিকেই কাজ করছে অর্থাৎ কেন্দ্রাভিমুখী কাজ করছে ফলে সে যা যেতে যেতে কোথাও একটা থামতে বাধ্য হচ্ছে যখন বস্তুকণা যেটুকু বল নিয়ে এখানে আসতে চাইছিল সেটাকে সে ব্যালেন্স করতে পারছে ফলত তার আর কোনো উপায় নেই তাকে ফিরতে হচ্ছে আবার so this is the process যেভাবে একই জিনিসটা সে কন্টিনিউয়াস রিপিট করছে আমরা বুঝতে পারছি যে তরণ যদি কেন্দ্রের দিকে না কাজ করত তাহলে ওই বলটার উদাহরণের মতো হতো আমি একটা বল বস্তু একটা বল আছে তারপরে একটা আমি ফোর্স দিয়েছি ফোর্স যেদিকে দিয়েছি বলটা সেদিকে যাচ্ছে ঘর্ষণ টর্ষণ থাকলে সে থামছে আর ঘর্ষণ না থাকলে সে থামতো না বা বাইরে থেকে বল প্রযুক্ত না হলে সমবেগে সরলেখা অবলম্বন করে সে চলতে থাকতো কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে বল তাকে বাধা দিচ্ছে যেতে ফলত এটা বোঝা যায় যে এই দোলনটার জন্য এমনই একটা বল প্রয়োজন যা স্মরণের বিপরীত মুখে কাজ করবে কিন্তু স্মরণের সমানুপাতিক হবে স্মরণের সমানুপাতিক কেন হবে কেন হয় সেইটার ওই সরলদলগতির গতির যে চরিত্র তার মধ্যে ঢুকে আছে আমরা সেই জন্য এইটাকে শুধুমাত্র বোঝা সুবিধার জন্য এটাকে আমরা এইটুকু অবস্থাতে রেখে প্র্যাকটিক্যালি আমরা এইটা বোঝার চেষ্টা করব এখন যে এটা কেন এরকমই হয় ঠিক আছে তো এটা আমরা দেখি এটা কেন এরকমই হচ্ছে আমরা এটা একটু মুছবো এবং আমরা চলে আসব এটাকে বুঝে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাথামেটিক্যালি আমরা এটাকে কিভাবে ইন্ট্রোডিউস করতে পারি সেইটা আমরা অলরেডি জানি যে বীজগণিতের স্থানাঙ্ক জ্যামিতিতে যেমন বীজগাণিতিক সমীকরণগুলো আমরা লিখি অ্যাজ ফর এক্সাম্পল ধরা যাক আমি লিখি y is equal to m x plus c so this gives you straight line equation এটা একটা সরলরেখার সমীকরণ আমরা জানি কিন্তু এ তো সরদলগতিকে ব্যাখ্যা করতে পারে কি পারে কি না সেটা তুমি নিজে বুঝতে পারবে যে এক্স ইজ অ্যাকচুয়ালি তুমি এর গ্রাফ জানো আমাকে বেশি বলার দরকার নেই so you know that it will go like this so it actually just goes it it is it doesn't return ব্যাকে ফেরে না তাহলে এরকম টাইপের কোনো ইকুয়েশন বা এর সঙ্গে তুমি যত আর কি তুমি ইকুয়েশন বলতে পারো two x plus three y is equal to four or anything else যেগুলো বীজগাণিতিক সমীকরণে আমরা গ্রাফ আঁকলে সরল রেখা পাই সেই সরলরেখার চরিত্র হচ্ছে কি এর চলন গতিকে বোঝায় কিন্তু এক্ষেত্রে গতিটা হচ্ছে এমনই যে চলে বটে সে ফিরে আসে ফলে তার মধ্যে একটা দোল থাকে তাহলে আমার এমন একটা সমীকরণ চাই যে এই দোলটাকে বোঝাতে সাহায্য করে so you need an equation which actually defines the characteristics of this simple harmonic motion and for that আমরা একটা সিম্পল ত্রিকোণমিতির সাহায্য নিতে পারি এটা ফেলিওর হচ্ছে আমি কিন্তু আশা করছি বোঝাতে পেরেছি এবারে আমরা এটা করব কি আমরা একটা ত্রিকোণমিতির সাহায্য নেব এবং সেটার জন্য আমরা একটু সার্কুলার মোশনের সাহায্য নেব first of all and it will be like this আমার পুরোপুরি সার্কুল এই প্লেন জায়গায় আঁকা একটু মুশকিল হলো এটা খুব মসৃণ actually so this is your O আমরা যদি মনে মনে কল্পনা করি যে আমাদের অ্যাকচুয়াল বস্তুকণা এই ব্যাস বরাবর এইভাবে যায় ফিরে আসে এখানে আবার এইভাবে যায় আবার ফিরে আসে এখানে আমি বলতে পারি যে ব্যাস বরাবর এটা এক্স অ্যাক্সিস এটাকে ওয়াই অ্যাক্সিস ধরে নেওয়া যাক তাহলে সুবিধা হবে হ্যাঁ তো এক্স ওয়াই এবার ব্যাস বরাবর একটা কণা সরল দলগতি সম্পন্ন করছে আমি যদি ওই কণাটার প্রজেকশন নিই মানে আমি মনে করছি যে প্রজেকশনটা এইভাবে হচ্ছে যে এর উপরে আমি লম্বভাবে যে এটা ড্র করছি ধরা যাক এই পজিশানে সে আসে তখন আমি ধরে নেবো যে বৃত্তের ওপরে কোনো একটা বস্তুকণা যাকে অ্যাকচুয়ালি বস্তুকণাটা নেই কল্পনা করছি যে যখন ব্যাসের ওপরে একটা বস্তুকণা আসলে আছে তার সঙ্গে লম্বভাবে যে রেখাটা টানছি সেইটি যে বিন্দুতে ছেদ করছে সেখানে মনে করছি একটি বস্তুকণা আছে যাকে বাংলা বলবো যে নির্দেশ বস্তু অর্থাৎ সে আমাকে জিনিসটা বুঝতে হেল্প করবে সেই জন্য এটাকে বলা হয় নির্দেশ বস্তুকণা তো যখন সে ও থেকে এক্সে যাবে তাহলে তখন আমি কল্পনা করব যে অ্যাকচুয়াল বস্তুটা এক্সে আসা মানে এখান থেকে ওই বস্তুটা ধরো এক ছায়া তাহলে সে ব্যাটা এইখানে এসছে বস্তুটা ছায়া এখন এইখানে পড়েছে তাহলে আমি বলতে পারি যে এই এই বৃত্ত বরাবর একটা বস্তুর এ থেকে বিতে আসার মানে হলো ব্যাস বরাবর একটা বস্তু কণার ও থেকে এক্সে আসা এই দুটোকে আমরা তুলনা করছি বৃত্তীয় গতির সঙ্গে একটা সরলরৈখিক গতির এখন এটা বলা হবে যে এটা আমরা কেন করছি তো অন্তত পক্ষে এইটুকু আমরা মানতে পারি যে সরল দোলগতির যে চরিত্র সেটার মধ্যে যেহেতু দোলটা আছে তো সেই দোলটাকে ব্যাখ্যা করার জন্য আমরা একটা সুবিধাজনক গাণিতিক টুলস বা গাণিতিক পদ্ধতি আমরা ব্যবহার করতে চাইব এটা আমাদের লক্ষ্য গণিত আমাদের সেই ভাষাটা দেয় যে ভাষা দিয়ে আমি আমার একটা মানে প্র্যাকটিক্যাল উদ্দেশ্যকে গাণিতিকভাবে হাসিল করতে পারি আমাদের উদ্দেশ্য কিন্তু বাস্তবে ঘটনা যেভাবে ঘটছে সেটাকে ব্যাখ্যা করা উদ্দেশ্যটা clear we want to explain the reality and but for that we always try to find more or less convenient tool for that একটা সুবিধেজনক উপায় গাণিতিক উপায় গণিতের ভাষা আমাদেরকে অনেক সময় একশো কথা বলার থেকে মাত্র একটি সমীকরণ অনেক কথা বলে দেয় এটাতে যাওয়ার জন্য এবং এটাতে যাওয়ার জন্য কীরকমভাবে সেটাও আমি এখানে বোঝানোর চেষ্টা করছি দেখো একটু পরে হয়তো মনে হয় জিনিসটা ভালোই লাগবে তো এ থেকে বিতে গেছে তো আমরা মনে করতে পারি তাহলে এটা থিটা পরিমাণ কোন গেছে এটা হচ্ছে আমাদের স্মরণ ও এক্স এটাকে আমরা মনে করে নিতে পারি যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স একটা ভ্যালু দেওয়ার দরকার আছে ঠিক আছে তো এবং স্বভাবতই এইখান থেকে এটা যদি আমি ধরি এটা এক্স আমরা ধরতে পারি এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটটা অর্থাৎ বি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়াই বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না এটা যদি থিটা হয় একান্তর কোন হিসেবে এটা থিটা হবে তো তাহলে আমরা দেখব আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি এবং এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য ছিল আমরা একটা সমকোণী ত্রিভুজ এখানে পেয়েছি এবং একটা থিটা পেয়েছি এবারে আমাদের এই বৃত্তটার ব্যাসার্ধ যদি আমি ধরি যে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এ বা আর যে কোনো একটা কিছু ধরা যায় ব্যাসার্ধটাকে ধরা যায় আর আমি যদি এটার নাম একটা দিয়ে দিই সি তাহলে আমি বলতে পারি ও সি হচ্ছে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আমরা ধরতে পারি আর তাহলে ওবি এটাও r OB is equal to C is equal to r তাহলে অতিভুজটা হচ্ছে আর লম্বটা হচ্ছে ওয়াই আর ভূমিটা হচ্ছে সরি লম্বটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে তোমার ভূমি যেহেতু এটা বোঝার উপায় কি যে এটা থিটা তার সামনের বাহুটাকে লম্ব ধরো ওকে তার সুবিধা হবে তো এবারে আমরা এটাকে এইভাবে বলতে পারি x by r is equal to লম্ব বাই অতিভুজ is equal to sine theta and then we come to the come to conclusion x is equal to r sine theta and this has a magical magical uh, result for us কেন আমরা জানি আচ্ছা এটা এক্স ইজ ইকাল টু যেমন আমি করেছি এই গোটা ঘটনাটা যদি আমি ওয়াই অ্যাক্সিসের উপর আঁকতাম তো y is equal to r sine theta হতো আমরা সুবিধাজনকভাবে যে এখানে সাইন থিটা পেয়েছি এটা কস হলেও কিছু যায় আসতো না কেন ট্রিগনোমেট্রির দিক থেকে আমরা ব্যাপারটাকে ব্যাখ্যা করি এবং তখনই বুঝতে পারা যাবে গতিটার সঙ্গে তুলনা করাটা আমাদের কাছে কেন হেল্পফুল হয়েছে আমি এটা লিখছি এটাতে ছেলে মানুষের মতোই লিখছি but for you because you need to understand things clearly sine zero zero half one by root two root three by two and then one and just cos হচ্ছে তুমি জানো উল্টো দিক থেকে শুরু হচ্ছে and then it is root three by two and then it is one by root two then half and then zero দেখো এই যে ভ্যালুগুলো তার মধ্যে একটা অপূর্ব পিরিয়ডিসিটি আছে ভ্যালুগুলোর মধ্যে একটা পর্যাবৃত্ততা আছে এ জিরো থেকে ওয়ান সাইন যদি জিরো বসায় তাহলে এক্স কত হবে জিরো সাইন যদি নাইনটি বসায় এক্স কত হবে আট এবারে তুমি ওই একই বৃত্তের ছবিটা দেখো হুম এত বাজে বৃত্ত আমি বোর্ডে আঁকি না হুম এইবার দেখো এইখানে আমার আসল বস্তু আছে ও এ যখন এইখানে আছে এ পজিশন বুঝতেই পারছো স্মরণ কত শূন্য তাহলে at O x is equal to zero কখন না যখন থিটা ইজিক্যাল টু জিরো এবারে যদি আমি বলি যে থিটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ধরা যাক এটা ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে তখনও কোথায় এসছে এখানে তাহলে অ্যাট এক্স তাহলে কত হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এবারে মানে আর সাইন ফর্টি ফাইভ মানে ওয়ান বাই রুট টু তাহলে r by root two at three is equal to forty five দেখো বাড়ছে কিন্তু এই করতে করতে আমি যখন ওয়াই চলে আসবো বা আমি ওখানে যা নাম দিয়েছি তাই দিই সি তাহলে at C x is equal to r theta is equal to ninety degree তাহলে কি হলো তাহলে আমি বুঝতে পারছি যে এই বরাবর একটা কোনার এদিকে আসা মানে এই বরাবর একটা কোণের ওদিকে যাওয়া দেখো ম্যাক্সিমাম সরণ ঘটে গেছে এই যে এক্সিজিক্যাল টু আর তাহলে থিটা যখন নাইনটি ডিগ্রি তখন সর্বোচ্চ বিস্তার হয়ে গেল তার মানে বস্তুকণা অলরেডি এখানে এসে গেছে এবার তুমি থিটার ভ্যালুটাকে চেঞ্জ করতে থাকো ওয়ান এইটটি ডিগ্রি করো আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি স্টার্ট ফ্রম দিস এইখানে দেখো সি সরি অ্যাট ডি তাহলে এক্সিজিক্যাল টু কত হবে সাইন ওয়ান এইটি ডিগ্রি তার মানে জিরো তার মানে x is equal to zero তার মানে কী করেছে এখানে ব্যাক করে গেছে তাহলে স্মরণ শূন্য and then you just get theta is equal to two seventy degree and then you will again get at E E তুমি পাবে অ্যাট ডি তুমি কী পাবে x is equal to minus r তার মানে কি এ এদিকে চলে এসছে and then when theta is equal to three sixty degree we will get x is equal to zero তার মানে সে এখানে ফিরে এসেছে তাহলে বৃত্ত বরাবর থ্রি সিক্সটি ডিগ্রি যাওয়া মানে ব্যাস বরাবর ও থেকে সিতে যাওয়া সি থেকে ওতে আসা ও থেকে ইতে e যাওয়া এবং ফিরে আসা তাহলে এই সমীকরণটা কি আমার যাতায়াতটাকে ব্যাখ্যা করতে পারছে না পারছে এক্সিজিক্যাল টু আর কস্তিটা লিখে দিলেও কোনো কিচ্ছু যায় আসে না তার মানে হলো সাইন থিটা কস থিটাওয়ালা ইকুয়েশন যাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় সাইনুসয়েডাল ইকুয়েশন তাদের চরিত্রই হচ্ছে প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ানের মধ্যে ভ্যারি করে তাহলে প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ানের মধ্যে ভ্যারি করে বলে এদের চরিত্রটাকে আমরা যখন ওই লেখচিত্রে আঁকি না তখন সাইন থিটা এদের এদের সাইন থিটা চরিত্র যে এই it always goes like this that is zero থেকে শুরু ম্যাক্সিমাম আবার জিরো উল্টো দিকে ম্যাক্সিমাম আবার zero So this gives you the characteristics of sin theta. So x is equal to r sin theta এই হচ্ছে সরল দূরগতি তাহলে সরল দূরগতিকে বুঝবার জন্য আমাদের সিম্পল অ্যালজাবরিক ইকুয়েশন এক্স ওয়াইওয়ালা ব্যাখ্যা করে না ব্যাখ্যা করে এইটা যার মধ্যে যাতায় আছে আতও আছে টানা আছে পোড়েন আছে অর্থাৎ গোয়িং অ্যান্ড রিটার্নিং দুটো আছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমি এই কথাটা বললাম আমি সময়ের দিকটা দেখাবো তো সেক্ষেত্রে কি হবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমরা অলরেডি সার্কুলার মোশন তুমি পড়েছ বৃত্তীয় গতি সেখানে আমরা জানি যে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা টি আমি সময়কে নিয়ে আসছি ওমেগা হচ্ছে সমকৌণিক বেগ কারণ ওখানটাতে আমরা পড়েছি ইউনিফর্ম সার্কুলার মোশন সমবৃত্তীয় গতি সমকৌণিক বেগ হচ্ছে ওমেগা মনে পড়বে নিশ্চয়ই আর টি হচ্ছে সময় অর্থাৎ সোজা কথা হচ্ছে এই যদি আমার বৃত্ত হয় এই যদি আমার জিনিসটা হয় এখান থেকে আমি ধরো কোনো বস্তু এখানে এসছে এটা যদি থিটা হয় আর এই এ থেকে বিতে এসছে এর জন্য টাইম যদি টি লেগে থাকে ওমেগা বেগ নিয়ে যায় তো obviously omega is equal to অর্থাৎ বেগের যা অরিজিনাল সংজ্ঞা বেগ ইজ ইকাল টু সরণ বাই সময় এক্ষেত্রে কৌণিক সরণ বাই সময় so theta is equal to omega t so it follows from this তাহলে আমি বলতে পারি না x is equal to r sine omega t now এই টিটাকে তুমি দেখো যে কীরকমভাবে চেঞ্জ হচ্ছে এই টিটা তো আমার চারটে ভাগে আমি ভাগ করতে পারি চারটে কোয়াড্রেন্টে দেখো এবার যদি আমি বলি যে পর্যায়কাল অর্থাৎ একটা পূর্ণ দোলনে বড় হাতেরটি সময় লাগে এই বড় হাতেরটি চেনা এটা টেনে পড়া হয়েছে নাইনেও পড়া হয়েছে অ্যাকচুয়ালি পর্যায়কাল আমি বড় হাতে টি যদি ধরি তাহলে টিটাকে আমি চার ভাগে ভাগ করি তাহলে এটা হচ্ছে এই এটা কিন্তু পুরো তোমার শব্দবিজ্ঞানে কাজে লাগবে টি বাই ফোর এইভাবে পড়বে কিন্তু টু টি বাই ফোর এইভাবে পড়বে অন্য কোনোভাবে পড়বে না three T by four and then four T by four four T by four কেটে কেটে সেই টি হবে অর্থাৎ সে আবার এখানে ফিরে এসছে টি সময় পর but you read like this T by four two T by four three T by four four T by four এই ফোরটি বাই ফোর এবারে এবারে we can put this values here তাহলে কি হবে যখন theta is equal to zero t is equal to zero x is equal to zero theta is equal to ninety t is equal to T by two কারণ এই T by four sorry T by four অর্থাৎ এখান থেকে অবধি আসতে টি বাই ফোর টাইম লাগে কারণ পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতে বড় হাতের টি টাইম লাগে অর্থাৎ পুরো ব্যাস বরাবর যেতে আসতে দিয়ে ফিরে এখানে আসতে ওর বড় হাতের টি টাইম লাগে সো এই নাইনটি ডিগ্রি কভার করার জন্য বা ও থেকে এক্স অব্দি যাওয়ার জন্য তার টি বাই ফোর টাইম লাগে and at that time you can get it omega T by four omega বড় হাতের টি বাই ফোর আর থিটার দিক থেকে এটা নাইনটি তো ওমেগা বড় হাতের টি বাই ফোর আচ্ছা এবার আমরা ওমেগা বড় হাতের টি বাই ফোরটার মানে কি সেটাকে আমরা এখানে দেখানোর জন্য আমি একটু আলাদা করে অঙ্ক কষি ওমেগা বড় হাতের টি বাই ফোর এবার সার্কুলার মোশনে কি পড়েছ ওমেগা বড় হাতের টি মানে টু পাই ওমেগা টি মানে পুরো সরণটা পুরো সরণ তো হচ্ছে বস্তুর ইয়ে ওই পরিধি এই ওই বৃত্তীয় গতির পরিধি তাহলে ওমেগা টি বাই ফোর মানে হচ্ছে তোমার হচ্ছে তোমার গোটা অ্যাঙ্গেলটা হচ্ছে টু পাই তাহলে টু পাই বাই ফোর কেটে দাও দেন দেখো pi by two sine pi by two কত ওয়ান অর্থাৎ যখনই আমি ওটাকে কোণে ট্রান্সফার করলাম তখন আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি এটাই হবে r into one sine pi by two one pi by two actually ফলে ওমেগা বড় হাতে টি বাই ফোর মানে অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ান মাইন্ড দ্যাট এগুলো মনে যত সিম্পলি মনে রাখবে তত ভালো তাহলে আমি টি ইজ ইকাল টু কি লিখবো two T by four two T by four মানে actually T by two and then again you will get x is equal to zero in the same manner you can you can actually calculate in this way and then two seventy degree then t is equal to three T by four তাহলে থ্রি পাই বাই টু হয়ে যাবে তো ওদিকে মাইনাস ওয়ান হয়ে যাবে মাইনাস আর আর থ্রি সিক্সটি ডিগ্রি তার মানে হচ্ছে t is equal to four T by four that is t is তাহলে তখন কি হচ্ছে x is equal to zero সিওকে জিরো আর জিরো মানে ছিল এখানে গেল ওখানে ফিরে এলো এবার হচ্ছে মাইনাস আর তার মানে এদিক দিয়ে চলে এসেছে maximum and then again zero আবার জিরো আর তাহলে কী হচ্ছে রিপিটেশন হচ্ছে so this is the simplest way so far I can understand আমি মোরাললেস uh, মনে হচ্ছে আমি এখানে একটা সহজে বোঝাতে পেরেছি যে অ্যাকচুয়ালি পিরিয়ডিসিটি পর্যাবৃত্ততাটা কীভাবে হচ্ছে এবং এর সরল রৈখিকতাটাও যে ব্যাস বরাবর সে একটা সরল রৈখিক গতিই সম্পন্ন করছে বাট ইন কম্প্যারিজন টু ওই বৃত্তিগতির গতির তুলনা করলে আমার যেহেতু ট্রিগনোমেট্রিক্যালি সাইন থিটাতে আসার সুবিধা হচ্ছে আমি এটাকে ইউজ করছি মাইন্ড দ্যাট অ্যাকচুয়াল বস্তুটা ঘুরছে না অ্যাকচুয়াল বস্তুটা ঘুরছে না কিন্তু বস্তুটা যাতায়াতের চরিত্র এমন যে আমি তাকে সাইন বা কস দিয়ে ব্যাখ্যা করতে পারি সঠিকভাবে অ্যাকচুয়ালি বোঝা দরকার ঠিক আছে তা নাহলে কিন্তু গোটা চ্যাপ্টারে মিল লেগে যাবে when you need you can pause and then you can do this okay so let us come back to this next যদি এক্স ইজ ইকুয়াল টু এটা হয় আমি ধরে then we differentiate to get v বেগ ভি এইবার আমি বলছি যে t is equal to zero তার মানে থিটার দিক থেকে জিরো তাহলে কি হবে মাথায় রাখো যে এটা কস কস যখন টি জিরো হয়ে যাচ্ছে তাহলে কস জিরো মানে maximum then v is equal to omega দেখো সর্বোচ্চ বেগ কোথায় মাঝখানে অর্থাৎ যেখানে থিটা জিরো এখানে বেগ সর্বোচ্চ মাইন্ড দ্যাট বেগ সর্বোচ্চ আর মজার কথা কি সরণ সব থেকে কম সরণ শূন্য কারণ সাইন থিটা দেখো টি জিকাল টু জিরো হলে তো সাইন জিরো জিরো হয়ে যাচ্ছে স্মরণ যখন শূন্য বেগ তখন সর্বোচ্চ অর্থাৎ এইখানে এসে সে এক নিমেষের জন্য যখন থামছে মনে সরি এখান থেকে যখন সে অ্যাকচুয়ালি স্টার্ট করছে কোনো বলের জন্য যখন সে স্টার্ট করছে সেই মুহূর্তে তার যা গতিবেগ সে যখন এই দিকে যেতে থাকছে তার গতিবেগ ক্রমাগত কমছে এইখানে সে জিরো হচ্ছে এখানে জিরো হচ্ছে আমি ওখানে দেখাবো জিরো হচ্ছে বলে তো সে থামছে এবার সেটাই দেখাবো থিটা ইজ ইকুয়াল টু ধরো পাই বাই টু তার মানে টি ইজ ইকুয়াল টু হচ্ছে two T sorry T by four তো এই টি বাই ফোর আমরা আগেই দেখেছি then v is equal to zero সর্বনিম্ন হ্যাঁ তাহলে একেবারে প্রান্তে এসে বেগ সর্বনিম্ন হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু যখন আমি লিখছি টু পাই বাই টু অর্থাৎ পাই একশো আশি ডিগ্রিতে চলে যাচ্ছি টু টি বাই ফোরে চলে যাচ্ছি হুম T by four two T by four মানে আমি এই জায়গায় চলে এসেছি ওই কোয়াড্রান্টে T by four two T by four অর্থাৎ আমি এইখানে চলে এসেছি তাহলে আমি আবার মাঝখানে চলে এসেছি and then two T by four মানে টি বাই টু তার মানে আবারও আমি এখানে পেয়ে যাচ্ছি theta is equal to pi তাহলে one eighty degree plus zero মানে কস জিরো ওয়ান তাহলে ভি ইজ ইকাল টু আবারও পেয়ে যাচ্ছি সর্বোচ্চ কিন্তু হ্যাঁ তার মানে এ এই দিকে চলে এসছে ঠিক আছে এবার এখানে যেহেতু সে উল্টো দিকে চলে এসছে না সরি মাঝখানে চলে এসছে সর্বোচ্চ হয়ে গেল theta is equal to three by by two T is equal to three T by four and then V is equal to again zero তার মানে এখানে চলে এসেছে কিন্তু থেমে গেছে and then theta is equal to four pi by two আমি এটাকে by বাই টুটাকে এইভাবে লিখছি দেখো pi by two two pi by two three pi by two four by by two that is এখানে কিন্তু টু pi হচ্ছে তার মানে সে সরি থ্রি by বাই টুটা আমি লিখলাম হ্যাঁ ঠিক লিখেছে ফোর pi বাই টু আমি আবার এখানে চলে এসেছি ফোরটি বাই ফোর তার মানে আবার চলে এসেছি omega t omega t is equal to two pi তার মানে আবার B is equal to omega তার মানে এখানে V is equal to omega এখানে জিরো আবার ফিরে আসছে V is equal to omega আর এখানে জিরো আবার ফিরে যাবে তাহলে পুরো প্রসেসটার মধ্যে আমি দেখতে পাচ্ছি আমি যদি এখানে স্টার্ট করি যখন স্মরণ শূন্য তখন বেগ সর্বোচ্চ আর যখন বেগ শূন্য তখন স্মরণ সর্বোচ্চ বেগ শূন্য কোথায় theta is equal to pi by two দেখো sine pi by two one x is equal to R তাহলে যখন x is equal to R তখন ভি হচ্ছে জিরো যখন x is equal to zero তখন V is equal to omega R typical একটা ব্যাপার স্মরণ যখন শূন্য তখন বেগ সবচেয়ে বেশি এই চরিত্রটা থেকেই আন্দাজ করা যায় যে তরণ আর স্মরণ অ্যাকচুয়ালি বিপরীত দিকে কাজ করছে নামিয়ে কিন্তু মাথায় রাখতে হবে বেগ কিন্তু এই দিকে বেশি এই দিকে স্মরণ কিন্তু ওই দিকে ফলে বেগ সর্বদাই স্মরণের উল্টো দিকে কাজ করছে আমরা যদি আরেকবার এটাকে ডিফারেন্সিয়েট করি আচ্ছা ডিফারেন্সিয়েট করি মানে অবকরণটা শিখতেই হবে কারণ এত সব জিনিস তো আমার মনে হয় না যে ওই পুরনো পদ্ধতিতে করা ঠিক হবে তরণ অন্তত রেজাল্টটা মনে রাখলেই হবে এমন কিছু নয় ত্বরণ বের করতে গেলে বেগকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করব তেমন মানে হচ্ছে d two x d t two মানে যে দ্বিতীয় মাত্রা তো এটা করলে কি হবে এই ওমেগাটা আবার বেরিয়ে আসবে তাহলে ওমেগা স্কোয়ার হয়ে যাবে আর হয়ে যাবে কিন্তু কষের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন সেই জন্য এখানে একটা minus omega square sine omega t আসবে এই যে তরণ আমি পেলাম তরণকে যদি আমি বলি এ তাহলে এর ভ্যালুগুলোকে আমরা এখানে প্রেডিক্ট করতে পারি ওই চারটে ইয়ের জন্য ঠিক আছে আচ্ছা যে অনেকে থিটা দিয়ে বুঝতে ভালোবাসে আমি এক্ষেত্রে একটা থিটা দিয়ে আমি করে নিচ্ছি মাইনাস ওমেগা স্কোয়ার আর সাইন ওভেগাটির জায়গায় আমি সাইন থিটা লিখছি হ্যাঁ তাহলে চট করে বোঝা যাবে এবার দেখো theta is equal to zero তাহলে এ ইজ ইকুয়াল টু কত সাইন জিরো জিরো আচ্ছা তখন এক্স কত ছিল জিরো তাই না সাইন জিরোতে তো জিরোই হয় x is equal to sine theta ছিল এটা দেখো সাইন থিটাই ঠিক কি না ইভেন এটাকে আরও আরও সুন্দর করে লেখা যায় আমি সেটাকে লিখে দিই তাহলে তোমার পক্ষে আরও বুঝতে সুবিধা হয়ে যাবে মানে আর অত কষ্ট করতে হবে না মাইনাস ওমেগা স্কোয়ার এই আর সাইন থিটার পরিবর্তে এক্স লিখে দাও তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এবার তুমি দেখো স্মরণ যখন শূন্য তখন তরণ শূন্য স্মরণ যখন এ তখন তরণ সর্বোচ্চ তাহলে স্মরণ যখন সর্বোচ্চ তখন তরণ সর্বোচ্চ কিন্তু উল্টো দিকে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বুঝবার তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ তরণ তাহলে সর্বোচ্চ ত্বরণ কোথায় হচ্ছে এইখানে সর্বোচ্চ বেগ কোথায় হচ্ছে এইখানে টিপিক্যাল <laughs> এই এই ব্যাপারগুলো গুলিয়ে যায় না আর এইখানে দেখো তরণ যেখানটাতে এই মাঝখানটায় তাহলে আমরা কি বুঝতে পারছি যে এই ঘটনাকে আমাকে ব্যাখ্যা করতে হবে এই যে প্রথম এই ঘটনা এখান থেকে আমি বলতে পারি A varies as minus x তরণ স্মরণের সঙ্গে সমানুপাতিক কিন্তু বিপরীত দেখো এটা দিয়ে আমরা ক্যারেক্টারিস্টিক শুরু করেছিলাম এখন সেটা আমরা বুঝতে পারছি আসলে ওর এটাই হতে হবে এবারে আমরা মাইনাস এর গল্পটা আমরা বলবো যে আমরা দেখতে পাচ্ছি যে স্মরণ যখন তরণ যখন সর্বোচ্চ স্মরণ হচ্ছে এক্স ইজ টু এ যখন আমি বলছি ঠিক আছে তো এবারে কি হলো এক্স ইজিকাল টু যখন এ তখন অর্থাৎ এইখানে আমি পৌঁছে গেছি তখন ত্বরণ সর্বোচ্চ স্মরণ সর্বোচ্চ তাহলে তরণটা সরণকে কীভাবে হেল্প করেছে হেল্প করেনি কারণ ওই ব্যাটা উল্টো দিকে আছে অর্থাৎ এই যখন এইখানে তখন বিপরীত দিকের তরণটা বা বিপরীত দিকের বলটা সবচেয়ে বেশি অর্থাৎ এ যখন এখানে এসছে তখন ও আর ওকে ওই দিকে কোনো মতে যেতে দেবে না ওকে এই দিকেই পুরোপুরি আটকে দেবে যে কারণে থেমে যায় সেই কারণে বেগ জিরো হয়ে যায় ফলত সর্বোচ্চ তরণে হলে স্মরণ যখন সর্বোচ্চ তরণ কিন্তু বিপরীত দিকে অর্থাৎ ও ওই তরণটা ওই বলটা ওকে থামায় ওর চেয়ে বেশি সে যেতে পারে না যাতে সর্বাধিক যে স্মরণ দ্যাট ইজ যাকে আমরা বলি বিস্তার সেই বিস্তারটা যদি আর ধরি তাহলে আরটা পৌঁছে যাওয়ার পর তার তরণ তখন বিপরীত দিকেও ম্যাক্সিমাম হয়ে যাওয়ার জন্য সে কিন্তু আর ওকে যেতে দেয় না ত্বরণ সর্বোচ্চ কথাটা বললে অনেক সময় একটু ইয়ে লাগে আমি যদি বলি মাইনাস ত্বরণ তাহলে শুনতে ঠিকঠাক হয় মাইনাস ত্বরণকে অন্তত বোঝার খাতিরে না হয় একটু আমাদের সহজে বোঝার সর্বদাই প্রবণতা থাকে মন্দন বলি তাহলে দেখো পুরো মিলে যাবে যখন সর্বাধিক স্মরণ তখন মন্দন সর্বাধিক মন্দন যখন সর্বাধিক তখন সেটাকে থামাবে থামাবেই এই হচ্ছে পুরো বিষয়টা তো অন্ততপক্ষে এই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে যদি আমরা এর গ্রাফগুলোকে আমরা একটু বই থেকে ফলো করি আর এবার যদি আমরা একটু বইটা স্টাডি করি তাহলে আমার মনে হয় যে খুব একটা অসুবিধা হবে না